এসটিএমএল শুরু করব এল শেষ করব আমরা আজকে কি এসটিএমএল এর মোটামুটি বিষয়গুলো আলোচনা করব যেগুলো আলোচনা করা সম্ভব হেড শুরু করব হেড শেষ করব হেড শেষ করব হেড শেষ করার পর এখানে লিঙ্ক করব লিঙ্ক দিব লিঙ্ক দিয়ে রেলিং equal style sheet S T Y S T Y L E S H double T style sheet H R E F H R E F H R E F H R E F equal to double quotation S T S T Y L E S T Y L E style dot C S S তারপরে বডি আসুন বডি শেষ শুরু বডি শুরু করলাম বডি শেষ করলাম বডিতে বডি শুরু শেষ করলাম ঠিক আছে বডি শুরু করলাম বডি শেষ করলাম এগুলো হচ্ছে বিগত টপিক্সের বিগত ক্লাসের টপিক্স এখন আসেন নতুন টপিক্সে আসি আমরা আমরা হচ্ছে যে আজকের আমাদের আজকের ক্লাস হচ্ছে ডিপ এলিমেন্ট ভাগ করব ডিপকে এলিমেন্টকে ভাগ করব একটু ডিপ হ্যাঁ, এলিমেন্ট ভাগ করে আমরা এই জিমেল আমরা আজকের আলোচনা এখন আলোচনা করবো যে div div element div element কীভাবে নিব ডিপ কীভাবে নিব এবং ডিপ এলিমেন্ট নিয়ে আলোচনা করবো এখন এখন আমি ডিপ ডিপ মানে ডিভিশন মানে ভাগ করা একটা ওয়েবসাইট এদিক থেকে এদিক পর্যন্ত এগারোশো সত্তর পিক্সেল এগারোশো সত্তর পিক্সেলকে যদি ভাগ করে ফেলি তাহলে কি এগারোশো সত্তর পিক্সেলকে আমরা কি ভাগ করে ফেলবো এখন স্টাইল ডিপ নিলাম এবার ডিপকে স্টাইল করে দিই আগে style equal to background colour দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিলাম বিএলএস বিএলএস ব্ল্যাক দিলাম ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কালো ঠিক আছে আর টেক্সট কালার এটা কালার মানে text colour C O L colour মানে টেক্সট কালার রেড বা হোয়াইট হোয়াইট দিলাম ঠিক আছে অ্যাশ কালার হোয়াইট দিলাম ফেডিং দিব ফেডিং মানে চতুর্দিক থেকে বাড়বে ঠিক আছে ফেডিং দিব twenty pixel twenty pixel heading দিলাম এখন ডিপটা শেষ করতে হবে না ডিপটা শেষ করতে হবে ডিপ শেষ করলাম ডিপের ভিতর যাই লিখবো সেগুলো শো করবে জিপের ভিতর যাই লিখবো সেগুলো বাইরে শো করবে আমি যদি গুগল ক্রোমে গুগল ক্রোমে ওপেন করি বাইরে দেখছেন ডিপটা পুরাটা শো করতেছে এখানে পুরাটা দেখছেন পেডিং যতটুকু আছে বিশ পিক্সেল ওই বিশ পিক্সেল পর্যন্ত শো করতেছে কিন্তু বাকিটা আর শো করতেছে না এটা হচ্ছে দেখি এই অংশটা হচ্ছে আমার ডিপ এখানে যাই লেখি এখন সেটা হচ্ছে আমার কি এখানে যাই লেখি যে এখানে যাই লিখি আমার সেটা সেটা কি সাদা আকারে দেখাবে এখানে যদি এইচ এইচ টু নি স্ল্যাশ এইচ টু নি এইচ টু নিলাম এইচ টু নিয়ে কি লরেন ইপসাম লরেন ইপসাম টাইটেলটা দিলাম টাইটেলটা দিয়ে কি আমি এখানে কি লিখলাম লেখার পর আমি যদি এখানে পি নিই পি নিই পি নিলাম স্ল্যাশ পি দিয়ে শেষ করলাম স্ল্যাশ পি দিয়ে শেষ করে আমি এটাকে আবার ইয়া লিখলাম এখন এটাকে আমি কি করলাম এটাকে আমি ছোট করে দিই একটু দেখার এই লেখাগুলো লিখলাম লেখাগুলো লেখার পর আমি যদি এখন রিলোড দিই রিলোড দিয়ে এখনও বুঝতে পারতেছেন না মানে এটা কি জিনিস আমার যে অংশটা ডিপ আছে ওই অংশটাতে শুধু কালো চা সবগুলো কি কথাটা বুঝতে পারছেন আমার ডিপ মানে ডিভিশন আমি ভাগ করে বলছি আমি বাকি যে অংশটা ডিপের মধ্যে আছে সেই অংশটাও কালো আমি যদি চাই যে এখানে আরেকটা ডিপ নিব তাহলে কি করতে পারবো আমি যদি এটাকে একশো পার্সেন্টকে ক্যালকুলেটার নিয়ে এখন ক্যালকুলেটার নিয়ে একশোটা যদি তিন ভাগ করি বা চারটা নিলাম একশো ভাগ চার তাহলে পঁচিশ আমি যদি হ্যাঁ, ওখানে যদি উইথ দিয়ে যদি পঁচিশ পার্সেন্ট উইট ডিপকে যদি উইথ দিয়ে যদি পঁচিশ পার্সেন্ট তাহলে কি হবে এই ডিপকে যদি উইথ ডাব্লিউ আই উইট যদি পঁচিশ পঁচিশ পার্সেন্ট দিই তাহলে কি শুধু উইথ দিলাম পঁচিশ পার্সেন্ট উইট দিলাম উইড দিলাম এখানে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট না আমি যদি বিশ পার্সেন্ট দিই মধ্যখানে কি একটা একটা ক্যাপ থাকবে না বিয়ার থাকবে না বিয়ার বিয়ার দিলে তো নিচে নামে যাবে আচ্ছা বিয়ার লাগবে না আমি বিশ পার্সেন্ট দিলাম মধ্যখানে একটু ফাঁকা থাকবে পাঁচ পিক্সেল করে ধরো ফাঁকা রাখবো চারটা দিব ওখানে চারটা সেম টপিক চারটা একটা দুইটা তিনটা চারটা সেভ দিলাম সেভ দিয়ে আমি কি রিলোড যদি দিই এটা জায়গায় পায় বিশ পিক্সেল করে দিলাম তারপরে জায়গায় পাই না বিশ পিক্সেল করে দিলাম বিশ পিক্সেল করে আমার এখানে কি এই এই জায়গাটাতে দেখেন আপনি ইয়া হয়ে আছে নিচে নেমে যে আমরা আছে কিন্তু এটা থাকবে যে আমার ফাঁসে ফাঁসে এটা দেখবে পাশে পাশে হুম কিন্তু এটা নিচে নেমে গেছে হয়তো এখানে বিয়ার পড়ছে নাকি দেখতে হবে এই যে রেজেন্টাল পি আর পি শেষ ঠিক আছে ফেডিংটা যদি তুলে দিই ফেডিংটা যদি তুলে ফেডিংটা যদি তুলে দিই দেখি আমি একটু বিশ তিন বিশ চার বিশ কত আসি না একশো চার বিশ কত বিশ বিশ কত কত হুম চার বিশে যদি আশি হয় তাহলে তো এটা শো করার কথা এখন পেডিং কমাই দিলাম তারপর আসতেছি এখন আচ্ছা নিজে নিজে চলে আসছে এটাকে এটাকে এখন ইয়া করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার উইড আচ্ছা হাইটটা উল্লেখ করে দিই ঠিক আছে হাইড্রোকান্তি দি G H I G H height twenty percent slash হাইটটা উল্লেখ করে হাইটটা উল্লেখ করে দেওয়ার পর কপি করলাম হাইটটা উল্লেখ করে দিলাম এখানে এখানেও দিই এখানেও হাইটটা দিই দেওয়ার পর আমি যদি রিলোড দিই এখন আমার তারপরও আসতেছে না আজ আচ্ছা এটাকে আমি আরেকটা সিস্টেমে করবো এখন এটা হচ্ছে আমি অ্যাস্টাল লুপ পুরোটাই কেটে দিলাম অ্যাস্টাল পুরোটাই কেটে দিব অ্যাস্টাল পুরোটাই কেটে দিব কেটে দিয়ে হ্যালো আমি কি স্টাইলগুলো মুছে দিই আমি স্টাইলগুলো করবো কোথায় সিএসএসে দিন সিএসএ সিএসএসে গিয়ে ডিপকে কল দিয়ে এটাকে তারপর সাহায্য করবো এখানে কিছুই করবো না কারণ ইনলাইনে করলে ঝামেলা এই ঝামেলাগুলো হয় ইনলাইনে এখন ডিপ নেই আমার কোনো ইয়া নেই এখন আইম স্টাইল নেই এখন আমি ডিপকে কল দিব এখানে একটা ডিপকে কল দিলে সবগুলোকে কল দেওয়ার সময় একটাকে যে স্টাইল করবো সবগুলোকে সেম স্টাইল করবো ডিপ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম बैकग्राउंड कलर देखो B L A black B L A black black दिलाम control chat background colour black पैसे पैसे कलर दीब হোয়াইট कलर दीब W H I T T white হ্যাঁ कलर কালার কালার कलर तो आस কালার আসার পর আমি ইন্সপেক্ট করবো ইন্সপেক্ট করে ইন্সপেক্ট করলে আমি ইয়া পাবো আমি যদি এখানে এখন এই এই ডিপটাকে ধরে ডিপটাকে ধরে স্টাইল করছিলাম আমি এখানে যদি উইট দিই উইট উইট দুইশো পিক্সেল দিই ঠিক আছে হাইট দিই যদি দুইশো পিক্সেল দুইশো পিক্সেল দিলাম কুইড হাইট দুইশো দিলাম ফ্লোট লেফট যদি দিই ফ্লোট লেফট ফ্লোট লেফট দিলাম তারপর যদি আমি ফেডিং দিই এখানে যদি অ্যাস্টেল করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা ফন্ট কী করে না করতেছে ফিডিং দিই তাহলে এটা কি এই জায়গায় চলে আসতেছে আসছে চারটা ডেক হয়েছে এখন চারটা জায়গায় চারটা লেগে হয়েছে কিন্তু আপনি স্টিমিল দিয়ে এরকম ফাঁক দিতে পারবেন না যদি ডিপ না করেন তাহলে এরকম যখন লেখা ফাঁক করতে পারবেন পারবেন বুঝছেন এই ডিপের কাহিনী বুঝছেন এটা হচ্ছে ডিপের কাহিনী ডিপের স্টাইলের কাহিনী এটা তারপরে আসেন এই ডিপগুলো ডিপ ডিপ এলিমেন্টগুলো ডিপ এলিমেন্ট এলিমেন্টের পরে আমাকে এরকম তারপর আমি এই তিনটাকে ডিভিশন করলাম তারপর হচ্ছে যে আমার স্প্যান এলিমেন্টটা দেখব ডিভিশনটা বুঝছেন যত বেশি ডিপ নিব তত বেশি আমার স্টাইল করতে সুবিধা হবে ডিপ না নিলে আমার স্টাইলটা একটা স্টাইলের সাথে আবার একটা কি একটা ডিপ একটা ডিপের সাথে কি বাদ ডুববে না এই ডিপ এই ডিপের জায়গায় থাকবে এটা ওই ডিপের সাথে হবে না সংঘর্ষ বাঁচবে না না একটা লেখা স্টাইল আর একটা স্টাইলের উপর উঠবে না যদি আপনি ডিপ নিয়ে কাজ করেন আর যদি ডিম না নেন তাহলে একটার উপর একটা উঠবে দুইটা তিনটা একসাথে উঠে বসে থাকবে তখন আপনার নামাইতে পারবেন না সেই জন্য আমরা ডিপ নিয়ে কাজ করব তাহলে আমাদের কাজে সুবিধা হবে এই এইগুলো ডুবি ডিপের সুবিধা তারপর অ্যাসপেন এলিমেন্ট অ্যাসপেন এলিমেন্ট মানে আমি যদি অ্যাসপেনটা দেখাইছিলাম আমি গত ক্লাসে যদি আমি এখানে লরে নিচ্ছিলাম এটাকে কপি করলাম কন্ট্রোল কপি করে এই লেখাটা একটু কপি করে কপি করলাম কপি করে যদি আমি এখানে এইচ এইচ টু নিই এই লেখাটা দিলাম লেখাটা দিয়ে যদি আমি আমি কি ক্লোজ এইচ টু এখানে যদি এস প্যান লিখি S S P N span লিখি এখানে যদি আমি এস এস এস পি শেষ করি এস পি এ এস পাঞ্জলি শেষ করি এস পাঞ্জলি শুরু করি এস পাঞ্জলি শেষ করি তাই দেখি এস স্পেন শুরু করলাম এস স্পেন শেষ করলাম এস চাইল দিলাম এস চাইল শুরু করলাম চেঞ্জ শেষ করলাম তারপরে এখানে কালার দিলাম colour red span span যখন দিব এটা কালার থাকবে হলুদ যদি আমি রেড করে দিই এখন এটা রেড কালার হয়ে যাবে রেড কিন্তু বাই ডিফল্ট এটা এটা কি বাই ডিফল্ট এটা থাকবে হলুদ মানে, এবং যদি ইয়া করি তাহলে এটাকে সিঙ্গেলি স্টাইল করে দিই তাহলে এটা কালার হবে রেড আমি যদি স্টাইলটা না দিই এটা যদি এই স্টাইলটা যদি না দিই তাহলে এটা থাকবে কি লাল থাকবে না হলুদ থাকবে দেখেন সেভ করে নিই এখানে সেভ করে যদি এখানে দিই দেখছেন এটা কোনো ইয়ে আসছে আসে নাই যদি আমি এখানে স্টাইলটা করে দিই তাহলে কি ইন্ডিভিজুয়ালি এটাকে স্টেট করতে পারলাম তারপরে আসেন যে ব্লক এলিমেন্টকে স্টাইল করা ঠিক আছে ব্লক এলিমেন্টকে কী করছে স্টাইল ব্লক এলিমেন্টকে আমি পেডিং দিছি ব্যাকগ্রাউন্ড কালার দিছি মার্জিন দিতে পারবো এখানে আমি এখানে কি মার্জিন দিয়ে কমাইতে পারবো বাড়াইতে পারবো উঠাইতে পারবো নামাইতে পারবো দেখেন মার্জিনটা একটু দেখেন মার্জিন যদি আমি টোয়েন্টি ফাইভ দিই এখানে ডিপ এলিমেন্টকে আমি মার্জিন দিলাম মার্জিন জিরো পিক্সেল যদি এখানে বাড়াই দেখছেন ঘটনা করতেছে দেখতেছেন এক পিক্সেল দিলাম মার্জিন যদি এক পিক্সেল দিলাম এটা ফাঁক হয়ে গেছে ঠিক আছে এটা এটার সাথে একটু আলাদা হয়ে গেছে ঠিক আছে দেখেন কোনটা মার্জিনটা বাড়াই দিতে গেলে ফেডিং কমাই দিতে হবে অথবা উইথ কমাই দিতে হবে সেখানে একটা কমা দিই পেডিংটা আমার বাষট্টি পিক্সেল পেডিং পেডিংটা কমা দিই তাহলে আবার মার্জিনটা বাড়া দিই মার্জিনটা বাড়া দিই এখন মার্জিন বাড়া দিই মার্জিন বাড়া দিই দেখছেন এখন এখনও হয়েছে এখন একটু সুন্দর হয়েছে এরকম করে আপনি যখন আস্তে আস্তে করবেন ডিজাইন করবেন অনেকগুলো ডিজাইন করা যাবে কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মানে প্র্যাকটিস ছাড়া ডেভেলপ হওয়া সম্ভব না তারপর আছেন যে এই স্টেট আমি যদি একটা ওয়েবসাইট ধরেন ইউটিউব ইউটিউব অথবা ফেসবুক ফেসবুককে যদি আমি এখানে চালাইতে চাই এখানে যদি আইফিএমের মধ্যে চালাইতে চাই তখন কী করবো এখানে নিয়ে আসতে চাই ফেসবুকে আমি এখানে বা একটা যে কোনো একটা ওয়েবসাইটকে আমার কি এই হাতে শো করাইতে চাচ্ছি এই আমি আমার ওয়েবসাইটে শো করাতে যাচ্ছি ঠিক আছে আইপিএম দিব এম দিয়ে এখানে এখানে লিখবো যে S R C S R C equal to ইউআরএলটা দিয়ে দিব ডাবল কোটেশন ইউআরএলটা দিয়ে দিবে সেভ দিলাম ঠিক আছে এখানে দেখছেন একটা গছ চলে আসছে আসছে ইউআরএলটা কোনো কারণে আসতেছে না কিন্তু দেখুন বক্স চলে আসছে আসার কথা চলে আসবে ঠিক আছে তারপরে আসেন যে আমার জাবা নিয়ে আসতেছি জাবা জাবা নিয়ে একটু দেখবো এসটিএমএল কীভাবে জাবাকে শো করাবো ঠিক আছে তাহলে আমি প্রথম লিখে ফেলি তারপর আপনি একটু খেয়াল করবেন ওগুলোকে কমেন্ট করে দিন ওগুলো কমেন্ট করতে আচ্ছা কমেন্ট লাগবে আমি যদি এখানে যাই কেন যদি এইচ ওয়ান নিই এইচ টু নিলাম এইচ টু নিলাম তারপর একটা পি নিয়ে আসি এগুলো আমি কপি করতেছি তাড়াতাড়ি হওয়ার জন্য ঠিক আছে তারপরে এখন আসি যে বাটন নিই মেইন জিনিস বাটন নিব বাটন শেষ করবো বাটন হচ্ছে কি আমার শুরু করলাম এখানে স্ল্যাশ দিয়ে U double T O N button button শেষ করলাম বাটন নিলাম U double T O N button নিলাম ঠিক আছে বাটন নিলাম এটা বাটন নেওয়ার পর এটা টাইপ কী হবে টাইপ হবে যেটা button T Y P E type equal to button B U double T O N button হবে ঠিক আছে টাইপ হচ্ছে বাটন ঠিক আছে এখন অন ক্লিক অন ক্লিক মানে অন সিএলআই অন ক্লিক মানে ক্লিক করলে কি ঘটনা ঘটবে সেটা অন ক্লিক অন ক্লিকে আমি বলে দিও যে মাই ফাংশনকে পাবো my F U N F U N C V I O N one function equal to first bracket first ব্র্যাকেটের এভাবে হবে ঠিক আছে ক্লিক সিরিয়ালাইজেশন নাও ঠিক আছে এটা হচ্ছে কি আমার ফাংশন আরও আরো বাকি আছে এখানে তারপর আসে পি নিব একটা পি নিব পি নিয়ে এটাকে নিব পি নিলাম আইডি আইডি নিলাম ইকুয়াল টু ডেমো ডেমো নিলাম ঠিক আছে দিস ইজ माई फंक्शन ठीक है माई फंक्शन তারপরে এখানে কি করবো নিলাম ঠিক আছে স্ক্রিপ্টের মধ্যে কি লিখবো ওই মানে ফাংশনটা আগে লিখবো এই ফাংশনটা অনেকে লিখে যে পাবে ওই ফাংশনটা লিখবো যেভাবে লিখছি ওইভাবে লিখবো মাই ফাংশন মাই ফাংশন লিখলাম ঠিক আছে মাই ফাংশন লিখে প্রথম প্যাকেট দিব ঠিক আছে প্রথম প্যাকেট দিয়ে সেকেন্ড প্যাকেট দিব সেকেন্ড প্যাকেট শেষ করব ঠিক আছে তারপরে লিখবো যে document dot get element by ID ঠিক আছে এটা হচ্ছে ফাংশান anti-document dot get এইটা বা রদে দিতে হবে এইভাবে দিতে হবে আমি যেভাবে দিচ্ছি গেট এলিমেন্ট বিটা বড় হাতের বাইটা ছোট হাতের আই ডিটা ছোট হাতের আইডি ডট ডকুমেন্ট ডট গেটের নেবেন আইডি বাই ড্যামো দিতে হবে আইডি ড্যামো দিলাম ডি আইডি e, দিলাম আইডির একটা নাম দিলাম এটা যে কোনো নাম দিতে পারেন আপনি ঠিক আছে যে document dot get element by ID demo dot dot দিলাম ডট দিয়ে যোগ করলাম আই ডাবল এল ইয়ার inner H T M L inner H T M L মানে এইচ টি এম এলের ভিতরে দেখাও আগে দেখাবে হ্যালো হ্যালো লিখলাম H double L O hello লিখলাম এই লেখাটাকে দেখাবে স্ট্রিং এটা এটাকে দেখাও তারপরে আমি সেকেন্ড প্যাকেট শেষ করব সেভ দিলাম ঠিক আছে তারপরে স্কিপ শেষ করলাম ঠিক আছে এখন যদি আমি রান দিই যদি রিলোড দিয়ে দেখি যদি দেখেন এখানে ক্লিক নাও বাটন আসছে বাটনকে ক্লিক করলে এখন তো চেঞ্জ হওয়ার কথা আমার কোথাও বলেছে my function demo my function demo hello hello dot interest unit from দিলাম করে সেখান থেকে তো ডকুমেন্ট ডকুমেন্ট ডকুমেন্ট ইউ সিইউএম dot get element E L M element by ID ঠিক আছে আইডিটা আমরা HTML dot inner HTML dot inner HTML তাহলে জাভাস্ক্রিপ্ট এটা জাভাস্ক্রিপ্ট শেষ করলাম ঠিক আছে এখানে পিকেটে আমাদের on click my function on click দিয়ে মাই ফাংশনকে পাইতে বলছে এই paragraph this is my function click now সব তো ঠিক আছে এটা মাই ফাংশনটা হেলো হয়ে যাওয়ার পরে ক্লিকের সাথে সাথে ঠিক আছে হ্যাঁ? সেটা ওয়ার্ড ফাইল ধরে দেখতে হবে কীভাবে আছে ডাউনলোড ডাউনলোডে দিলাম কোথায় ছিল তো HTML docs okay document.create element by id to the master I'm going to do HTML slash project YouTube पर आ सकती है एच टी टाइप चलिए डाटा टू से पार्टन टाइप चलिए और डॉक्यूमेंट डॉट के लिए टी एम एल टिवस हम क्लिक जावा फंक्शन এর উপরে function function button on click my function click my ঠিক আছে এটা ঠিক type type type down function my function Oh, I don't want to go, go, go, go, go, go. I can handle this. I'm going to function it though. Function. Okay, I can cast it now. Click নাম দেখছেন এ দেখেন এই ক্লিক করলে এটা হেলো হয়ে যাচ্ছে জাবা স্কিপের কাজগুলো বুঝতেছেন কি দেখেন ক্লিক করছি আমার কি অটো রেসপন্ডার মানে অটো রেসপন্স রেসপন্স করবে ঠিক আছে এটা হচ্ছে অটো রেসপন্স করা তারপরে আমি যদি এখানে ক্লিকের সাথে যদি ফোন সাইজ বড় করে ফেলতে পারি বড় করে ফেলতে চাই স্কিপের এখানে শুধু ডট ইনার স্টিমেল যেটা লিখছি এখানে এনার স্টিমেল এখানে dot style S T Y L E এখন যাচ্ছে যে আমি কি ফন্ট সাইজ বড় হয়ে যাবে স্টাইল ডট ফন ফন্ট সাইজ ঠিক আছে ফন্ট সাইজের আমি এখানে কি করবো ইকুয়েট করব ও ফিফটি পিক্সেল ফিফটি পিক্সেল পঞ্চাশ পিক্সেল দিয়েছে ঠিক আছে ক্লিক করার সাথে সাথে এই মাই ফাংশন লেখাটা বড় হয়ে যাবে বড় হওয়ার কথা html dot my function javascript hello পরিবর্তন আছে ডট হয়েছে demo dot html p function dot html এই ফাংশনটা সেম ফাংশনটাকে আমি ফাংশন ডট মাই ফাংশন এটাকে যদি এখানে নিই সেট বুঝে দিচ্ছি আমি অফ মাই ফাংশন মিটার লাল হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে দেখো আমি প্রথম বাটনটা নিলাম ঠিক আছে on click button button type button ঠিক আছে তার বাই টাইপ বাটন মানে অন ক্লিক ক্লিক করলে কি করে না মাই ফাংশনকে পাও ক্লিক করলে আমার মাই ফাংশন যেটা এই ফাংশনটাকে পাও এই এতটুকু অংশ এটা এটা যে কোনো নাম দিতে পারি এটা নজরুল ফাংশন দিতে পারি মাই ফাংশনটাকে পাও ক্লিক করলে একে পাও বলতেছি তারপর বলতেছি যে ক্লিক নাও এটা আসছে ক্লিক করার আগে কি অবস্থা থাকবে মানে ক্লিক না করলে এটা থাকবে ক্লিক না করলে এই পিটা থাকবে পিটার একটা আইডি দেওয়া আছে ডেমো আইডিটা আবার এখানে কল দেওয়া আছে মাই ফাংশানের ভিতরে কল দেওয়া আছে ঠিক আছে এখন ফাংশন মাই ফাংশন ডট এই ক্লিক করার সাথে সাথে এই এই মাই ফাংশানে যাবে ও document dot get element by ID document মানে ডকুমেন্টকে পাও গেট এলিমেন্ট গেট মানে পাও এলিমেন্ট মানে আমার এলিমেন্টকে এলিমেন্টকে এস টি এমএলের এলিমেন্টকে পাও বাই আইডি আইডি এটা আর কি element element by ID ID ID দিছি যেটা এলিমেন্টের ভিতর এই আইডিটাকে পাও ডেমো ডেমোকে পাইছে এনে পাই ডট যোগ করছে ডট মানে যোগ করা যোগ করছে স্টাইল ডট ফন্ট সাইজ মানে স্টাইল আবার যোগ করছে font size equal to twenty pixel মানে পঁচিশ পিক্সেল হয়ে যাবে তা আবার এই সেম লাইনটা লিখে ডট কালার যোগ করো কালারকে যোগ করো রেড রেড হয়েছে ক্লিক করার সাথে সাথে এটা রেড হয়েছে আচ্ছা তারপরে বলছে যে ডট ডকুমেন্টের background colour yellow background colour yellow হয়েছে এখন কিছু আছে এখানে ক্লিক করার সাথে সাথে কি আছে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি জাভা স্ক্রিপ্টের কাজ জাভা ফাংশনের কাজ মানে লেখা ব্যাকগ্রাউন্ড কালারটা হবে না এটা তাহলে মুছে দিবে এটা এখন ব্যাকগ্রাউন্ড কালার হবে না শুধু মাই ফাংশনটা হবে তাহলে ইয়া দিতে হবে কতটুকু এটার লেখার উইডাইট দিয়ে দিতে হবে স্টাইল কেট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারকে উইডাইট দিয়ে দিতে হবে ডিপের মধ্যে রাখবে ডিপের বাইরে যাবে না তখন এই পুরো লেখাটা যদি আমি ডিপের ভিতরে ঢুকে দিই ডিপের <coughs> বাইরে যেতে যাবে না <coughs> ঠিক আছে তারপর তারপর আসি যেমন কি তারপর ফাংশনের কাজগুলো তারপর আমি সেই যে ইনপুট এখন আমরা ইনপুট নিয়ে যাব যে একদম লাস্ট পর্যন্ত ইনপুট চলবে ইনপুট নিয়ে আজকে কি পুরো ক্লাস ইনপুট টাইপ নিয়ে বিসমিল্লাহ রহমান শুরু করতে ইনপুট নিয়ে এগুলো কমেন্ট করে দিলে মনে ভালো হবে বডিটা কমেন্ট করে দিই ঠিক আছে না না বডি তো লাগবে বডি ছাড়া আমি কিসে লিখবো কমেন্ট করে দিলাম এখন কিছু নাই কমেন্ট করে দিলে এখন কিছু না থাকার কথা আমার ওয়েবসাইটে কিছু না থাকার কথা কিন্তু এগুলো করতে যাচ্ছে শো করতে বডি বডি সেগুলো মানে হিস্টোরি থেকে শো শো করতেছে আমি যদি রান সেভ দিনে আমার ওয়েবসাইট এখন ব্ল্যাঙ্ক এখন আসি ইনপুট ট্যাক্স ইনপুট টাইপস আমি ইনপুট টাইপসগুলো বানাবো কালকে একটা ফর্ম বানাইছিলাম ওই ফর্মগুলো বানাবো F F O R M form slash F O R M form form শুরু করলাম ফর্ম শেষ করলাম ঠিক আছে ফর্ম শুরু করলাম ফর্ম শেষ করলাম ঠিক আছে শেষ করার পর আমি এখন দিব সেখানে এফআইআরএস আই আর এস যে ফার্স্ট নেম ফার্স্ট নেম দিলাম ইকুয়াল টু ক্লোন দিলাম ইকুয়াল টু ক্লোন দিয়ে যদি চাই বিয়া দিতে পারবো অথবা বিয়ার নাও দিতে পারে সমস্যা নেই আমি একটা এন্টার দিলাম এন্টার দিয়ে ইনপুট ইনপুট হচ্ছে সিঙ্গেল টেক একটা ইনপুট আবার শেষ হবে না ইনপুট এতটুকুর মধ্যেই শেষ ঠিক আছে এটা হচ্ছে সিঙ্গেল টেক ইনপুট টাইপ দিব টাইপ দিব টাইপ এটা টাইপ কী হবে এটার ইনপুট টাইপস কি হবে টাইপস কি হবে ট্যাক্স মানে এটার ভিতর লেখা যাবে ট্যাক্স ইনপুটের ভিতর ট্যাক্স দেওয়া যাবে ইনপুট টাইপ দিচ্ছি ট্যাক্স নেম দিব এটার নেম কি হবে মানে আমি চিনার জন্য আমি যে ওটা ফর্মে জমা হবে ইনপুট টাইপটা এটা চিনার জন্য কি দিব নেম দিব নেম কি দিব এটা first name F I R S T first name লিখে ফেললাম একসাথে সমস্যা নেই আমি বুঝতে তো হচ্ছে ঠিক আছে first name equal to B R দিব বি দিব বি আর তারপরে বি দেওয়ার পর দেওয়ার পর আমার কি আসছে রিলোড যদি দিই এখন দেখছেন একটা নাম নাম লেখার বক্স আসছে নাম লিখতে পারতেছি আমি এখন যদি এখানে নাম লিখি তাহলে নাম লিখতে পারবো এটা হচ্ছে ইনপুট টাইপস এগুলোকে বলা হয় ইনপুট টাইপস ঠিক আছে এখানে যদি সেমভাবে আমি লাস্ট নেম লাস্ট নেমও দিতে পারতেছি এখানে যদি আমি সেমভাবে কপি করি কপি করে বিয়ার দিলাম ফেস্ট দিলাম তারপরে এখানে যদি লাস্ট লাগাই দিলে লাস্ট লাস্ট দিলাম এখানেও লাস্ট দিলাম ঠিক আছে এখানে লাস্ট থাকুক পাঁচ থাকুক সমস্যা নেই সেমভাবে শো করবো কারণ এটা আমি বোঝার জন্য দিলাম এটা বোঝার জন্য দিলাম লাস্ট নেম আসছে ঠিক আছে লাস্ট নেম ফার্স্ট নেম দেখাচ্ছে তারপরে কি হয় তারপরে ফরমের এরপরে কি হয় এরপরে কি হয় last name first name submit এরপরে কি হয় সাবমিট বাটনটা হয় না input input input type input equal to type কি হবে type equal to submit S M I T submit submit button হবে না input type submit name name দিতে হবে equal to SUBMI MIT যেটাকে আসছে না দিয়েছি যেটা মানে সাবমিট দিয়ে এমআইটি সাবমিট আচ্ছা এটা পরে আসতেছি একটু পরে এতটুকু পর্যন্ত বুঝছেন এটা বুঝছেন হ্যাঁ এটা বুঝলে আসি এখন এখন আসে আমার রেডিও বাটন যেটা রেডিও বাটন থাকে সেটা সেটা হচ্ছে আমার কি checkbox you male or female checkbox এটা থাকে না এটা এটাতে আসি ইনপুট টাইপস এখানে আসি কম রেডিও বাটন আমি বানাবো ইনপুট ইনপুট ইনপুট টাইপ মশা ইনপুট ইনপুট টাইপ দিব টাইপ দিব টাইপ দিয়ে কি বানাবো রেডি বাটন রেডি টি আইও radio button radio button name দিব এন্ড নেম দিয়ে কি রেডিও বাটন নেম দিয়ে জেন্ডার দেব জেন্ডার জেন্ডার হবে নেম হবে জেন্ডার ভ্যালু মানে ভ্যালু মানে এটা কি দেখাবে বাইরে কি দেখাবে ডি এ এল ভ্যালু দিব ভ্যালু ভ্যালু দিয়ে কি দিব মেল দিব ভ্যালু দিয়ে মেল দিয়ে check check G H G H check check দিয়ে এটা মেল দিব মেল এই দেখছেন আসছে সেমভাবে আরেকটা দিব মেইলের জায়গায় শুধু ইমেইল এখানে চেকটা থাকবে না চেকটা কেন থাকবে না বলেন তো হ্যাঁ ওখানে ওখানে চেক দিলে ওখানে আরেকটা চলে আসবে বিদ্যুৎ তাহলে ঠিক দিবে সিলেক্ট করবে কি ঠিক আছে এটা হচ্ছে রেডিও বাটন আরেকটা বাটন দিব কি এখানে আদার আদার নামে মানে জেন্ডার মেল ফিমেল তারপরে আরেকটা থাকে না কমন জেন্ডার ঠিক আছে এই গেল ইনপুট টাইপ ইনপুট টাইপের একটা সাবমিট বাটন আসবে এক্সটেন্ড পিএসপি ইনপুট টাইপ আচ্ছা বলেছি আমার একটা জিনিস এখানে সাবমিট বাটনের মধ্যে আমি ভ্যালুটা দিয়ে নিই তখন চেক মেল ফিমেল দিলাম তারপরে দিব ইনপুট ইনপুট দিলাম ঠিক আছে ইনপুট দিয়ে T Y P E type দিলাম ঠিক আছে টাইপ দিলে submit S U B M I T submit দিলাম ঠিক আছে সাবমিট দিয়ে কি B L U value value সিউ বি নাইটি সাবমিট সাবমিট দিলাম ভ্যালু ঠিক আছে যদি এখন রিলোড দিই আসছে আসছে সাবমিট বাটনটা এভাবে করে আমরা একটু ফর্ম বানাইতে পারি ঠিক আছে এখন এখন যদি আমি ফিল্ড সেট করি আমি যদি ফিল্ড সেট করি এটাকে কী হবে আমি যদি এটাকে একটা নাম দিতে যাচ্ছি আমার ফর্মটার একটা নাম দিতে যাচ্ছি ফিল্ড সেট দিই এখানে যদি আমি ফিল্ড সেট দিই তাহলে কি এখানে ফিল্ড সেট এখানে ফিল্ড সেট দিলাম তারপরে দিলাম যে দেখছেন <coughs> এটা একটা টাইটেল চলে আসছে ঠিক আছে এটাকে যদি ফিল্ড সাইডে এখানে যদি স্টাইল করে দিই টেক্সটাইল লাইন সেন্টার তাহলে এটা সেন্টারে চলে আসবে ঠিক আছে ঠিক আছে টেক্সট এরিয়া ম্যানেজ এখন আমি যদি এই ট্যাক্স এরিয়াস একটা একটা খালি ঘর থাকে না কমেন্ট লেখার জন্য বড় লেখার জন্য ইউ ডি রিসেট করতে চাই T X T text area slash T G X T text area area D ঠিক আছে টেক্সট এরিয়া ডি যদি আমি যদি এখানে টেক্সট এরিয়া একটা নাম দেব নাম দিলাম নাম D equal to manage M A M A G manage দিলাম ঠিক আছে মেসেজ এটা কি M A double H M A A G E messages ঠিক আছে কারণ ঠিক আছে e M A double S M E double S A G message এখন এটা এই মেসেজের রো রো কত এটা লেখার একটা লিমিট আছে রোজ রো করতে পারবো কয়টা লেখার একটা লিমিট থাকবে না দশটা C C O L S cols মানে কলাম কলাম করতে পারবে কয়টা ধরেন তিরিশটা দিলাম সাপোজ তিরিশটা ঠিক আছে ট্যাক্স এরিয়া শুরু করলাম ট্যাক্স এরিয়া শেষ করলাম সেভ দিয়ে এখন এখন কাজ হচ্ছে সেভ দেখছেন ট্যাক্স এরিয়ার মানে কি কোশ্চেনটা অ্যাকচুয়ালি মানে কি এখন এটা একটা বস আসবে সেখানে আমি দেখতে পারবো ঠিক আছে এর বেশি আর আমি কতটুকু বেশি সাবমিট দিবে না আমার কত কতটুকু নিবে না দেখছেন এখানে আমি চাইলে যে কোনো কিছু লিখতে পারবো এটা হচ্ছে ট্যাক্স এরিয়া ঠিক আছে <coughs> আমি যদি একটা বাটন নিয়ে এখন সে বাটনটাকে একটা অ্যালার্ম সেট করে দিতে পারবো দেখেন এরকম বাটন কি সিঙ্গেল ডাকলাম ডাবল ডাক সিঙ্গেল এতক্ষণ কি বাড়াচ্ছে না ডিইউ ডাবল ডি মনোযোগ কোন দিকে বাটন বাটন ব্যাক হচ্ছে টাইপ টাইপ কি দেখবে এটা টাইপ কি দেখবে টাইপ কি লিখবে কেন এই বাটন ঠিক আছে তারপরে অনকে লিখে কি লিখব on C L I C K অনকে লিখে কি লিখব equal to L equal to A L E R T alert A L E R T alert alert box মানে অ্যালার্ট করবে কাকে অ্যালার্ট করবে সিঙ্গেল কোটেশন দিতে থাকবে হ্যালো লিখব বা আমার নাম লিখলাম লিখব নাও আচ্ছা নাও বানান করবো সমস্যা না আমার কাজের দরকার এখানে একটা হিপ হপ বক্স আসার কথা আসেনি বাদ এটা ইম্পর্টেন্ট জিনিস না তারপরে আসছে যে আমার পাসওয়ার্ড এখন আমরা প্রিন্ট সেট দিয়েছি সবগুলো দিচ্ছি আমার পাসওয়ার্ড লাগবে সাবমিট ফিমেল মেল আমার পাসওয়ার্ড সেট করার জন্য লাগবে না ইনপুট নিব ইনপুট নিলাম টাইপ দিলাম ইকুয়াল টু দিলাম পাসওয়ার্ড লিখবো F double S password password লিখলাম ঠিক আছে পাসওয়ার্ড লিখলে টোয়েন্টি দিব এটার নাম পাসওয়ার্ড দিলাম ঠিক আছে সেভ দিলাম দেখছেন এটাতে পাসওয়ার্ডের মতো উঠতেছে দেখতেছেন এগুলোতে লেখা উঠতেছে কিন্তু এটাতে দিলে পাসওয়ার্ড আসতেছে বুঝছেন এটা হচ্ছে পাসওয়ার্ড আমার ঠিক আছে চেকবক্স আমি যদি চেকবক্স বানাতে চাই এভি বার্থডে এত শুরু হয়ে গেছে এখানে রেডিও এখানে যদি আমি চেক বক্স দিই রেডিওর জায়গায় যদি আমি check box G G C K check B O X check box দিই চেক বক্স দিলাম চেক বক্স দিয়ে নেম দিলাম এটা নেম দিবে জি এ আর আই গাড়ি লিখলাম চেক বক্স বানান বলেছে চেক G G E K check C H check box এটা ঠিক আছে চেক বক্স এটা ঠিক আছে চেক বক্স গারে দিলাম ঠিক আছে চেক বক্স গারে ভ্যালু থাকবে এটা এটা ভ্যালু দিলাম দে কি দিলাম বেলু কি দিব মোটর বাইক বিআইকে বাইক দিলাম ঠিক আছে একটা বেলু দিলাম বাইক এটা মুছে দিলাম এটা মুছে দিয়ে আর দুই তিনটা বানাই ফেললাম চাই বক্স সেভ এই সাইড বক্স দেখছেন এটা চেক বক্স এখানে যদি আমি কার কি বাইক তারপরে সাইকেল দিই ঠিক আছে আপনি কোনটা সিলেক্ট করবেন চেকবক্স এটাকে বলা হয় চেকবক্স ঠিক আছে এখন যদি আমি ডেট ডেট সেমভাবে সেম হইতে আমি যদি ডেট সিলেক্ট করতে চাই ডেট সিলেক্ট করতে চাই শুধু এটা টাইপ দিয়ে টাইপ দিয়ে কী দিব D D A T E date দিব ঠিক আছে বাদ বিধি বাদ দিয়ে বাদ দিয়ে দিলাম ঠিক আছে বাদ দিয়ে ডেট সিলেক্ট করবে আসছে ডেট সিলেক্ট করার জন্য আমি যদি সিলেক্ট করে দিই সতেরো বারো ছয় দুই হাজার সতেরো ঠিক আছে ডেট সিলেক্ট হয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে সবগুলো ইনপুট টাইপ মানে সবগুলোর কাজই একটাই মানে ফর্ম বানানোর কাজ ফর্ম বানাতে first time last time first time password এগুলো লাগবে কারণ আমি যদি ইনপুট টাইপ কালার নেম ফেলবো যদি কালার কালার সিলেক্ট করতে চাই এখানে যদি আমি কালার সিলেক্ট করতে চাই ইনপুট টাইপ দিব কি C O L O R colour colour দিয়ে নেম দিব ফেবিকন ফেবিকন এখানে যদি আমি এখন কালার সিলেক্ট কালার সিলেক্ট করার অপশন আসতেছে দেখছেন জাস্ট ইনপুট টাইপ কালার লিখলাম ইনপুট টাইপটা লিখলাম ডি কালার তাহলে দেখি ইনপুট টাইপ কালার আসছে ঠিক আছে তারপরে ইনপুট টাইপ কালার আসছে তারপর ইনপুট টাইপ রেঞ্জ রেঞ্জ দিলে আমি কত থেকে কত পর্যন্ত কি সিলেক্ট করতে পারবো সেটা দেখাবে ইনপুট টাইপ যদি আমি এখানে যদি রেঞ্জ দিই input type R N G E range R N G range select করলাম নেম দিব নেম যে কোনো একটা দিতে পারি নেম তো কোনো সমস্যা নেই পয়েন্ট দিলাম নেম দিলাম পয়েন্ট তারপর যে মিনিমাম কত ম্যাক্সিমাম কত সিলেক্ট করতে পারবে এগুলো অনেকগুলো ওয়েবসাইটে লাগে এম আই এন মিন মানি মিনিমাম মিনিমাম হচ্ছে zero maximum M A X মানি ম্যাক্সিমাম ঠিক আছে এটা তো বোঝা যাবে না মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম এটা হচ্ছে মিনিমাম এটা হচ্ছে ম্যাক্সিমাম তো মিনিমাম ম্যাক্সিমাম দশ যদি আমি এখানে কি এখন যদি আমি সিলেক্ট করি ম্যাক্সিমাম মিনিমামের উপর আর যাবে না ঠিক আছে দশ থেকে এক থেকে দশ পর্যন্ত সিলেক্ট করা যাবে এর বেশি আর সিলেক্ট করা যাবে না তারপরে যদি অনেকগুলো ওয়েবসাইটে দেখবেন মিনিমাম ম্যাক্সিমাম পয়েন্ট কত সিলেক্ট করতে ফরমের মধ্যে থাকে এটা ঠিক আছে তারপরে আসেন যে আমার মান্থ যদি বলে যে মান্থ সিলেক্ট করার জন্য শুধু মান্থ এখানে ডেট দিস না এখানে যদি মান্থ সিলেক্ট করার জন্য বলে M O N T H month M O N T H month দিয়ে দিব শুধু ঠিক আছে তারপরে যদি মাসটা সিলেক্ট করতে বলবেন ঠিক আছে ডিসেম্বর সতেরো ডিসেম্বর সতেরো এখানে কি মান্থ সিলেক্ট করলে কি আসতেছে ডেট মান্থ পুরো ডেটের ফর্মেট আসতেছে এখানে শুধু ডিসেম্বর সতেরো আসতেছে <coughs> আর সেমভাবে যদি এখানে যদি মানদের জায়গায় যদি উইক দিই W W K week week দিই তাহলে কি আসবে শুধু উইকটা সিলেক্ট করতে হবে সাতটা সাতটাটা সিলেক্ট হবে দেখছেন উইক উনপঞ্চাশ দিনে এত উইক <laughs> উইকটা আসতেছে যদি আমি যদি টাইম সিলেক্ট করতে চাই সেমভাবে যদি টাইম সিলেক্ট করতে চাই উইকের জায়গায় আই টাইম শুধু টাইম ঠিক আছে প্যান সিলেক্ট করে যদি আমি এখানে দিই এম ভি এম সব আসতেছে ঠিক আছে এটা দেখছেন টাইম এটা হচ্ছে টাইম সিলেক্ট করার জন্য ছয়টা এক ঠিক আছে তারপরে আরেকটা আছে ডেটা ডেটা টাইম ঠিক আছে এখানে যদি আগের data D A T A data time data time দিলে আমার এখানে যদি আমি রিলোড দিই তাহলে কি আসতেছে আমি টাইম টাইমটা নিজে বসাইতে পারবো ঠিক আছে তারপরে যদি আমি আমি যদি আবার data time A D A T data time hyphen দিয়ে লোকাল দিই শুধু local L O C A L local দিই লোকাল দিয়ে যদি নেম দিই এটা নেম নেম তো থাকুক নেম তো সমস্যা নেই জাস্ট সেভ দিলাম সেভ দেওয়ার পর আমি যদি রিডট দিই তাহলে আমি এখানে কি লোকাল টাইম সিলেক্ট করে দিতে পারবো ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা local data time local local time select করার জন্য আল্লাহ এতগুলো কি আছে ফুড টাইম তারপরে হচ্ছে যদি এখন যদি বলে যে ইমেল ইমেল ইমেল সিলেক্ট করার জন্য তখন কি বলবেন ইনপুট টাইপ ইমেল ইনপুট এটা যদি আমি দিই email E M A I L email email input type submit থাকবে ভ্যালু থাকবে কি ভ্যালু না এটা কি কি হবে নেম নেম ইমেল ইমেল দিলাম দেখেন এখানে কি ইমেল বসানোর জন্য কি অ্যাট দ্য রেট অফ না দিলে এখানে এটা কি সাইন আপ নেবে না এটা ইমেল ইমেল বসানোর জন্য ঠিক আছে আর সেমভাবে যদি আমি সার্চ ইনফো টাইপ যদি গুগল সার্চের জন্য সার্চ অপারেশন বানাতে চাই তখন কী হবে এখানে যদি আমি সার্চ ইঞ্জিন বানাতে পারবো এখন সার্চ বানাতে পারবো তাহলে কী লিখবো S E A R C H search copy করলাম ইমেলের জায়গায় সার্চ দিয়ে দিলাম ঠিক আছে church C R C H search এখন আমি সার্চ বক্স এটাকে কি সার্চ বক্স বানিয়ে দিলাম ইনপুট টাইপ সার্চ বক্স ঠিক আছে সার্চ তো এখানে লিখে দিবেন আপনি এখানে এখানে বাটনটা দিয়ে দিবেন আর কি এখানে সাবমিট বাটনের জায়গায় জাস্ট সার্চ লিখে দিবেন শেষ সাবমিট ভ্যালু কি দিয়েছেন বাটন তো সেম থাকবে ভ্যালু কি দিয়েছেন ভ্যালু সাবমিট না এখানে সার্চ দিবেন বুঝছে হ্যাঁ সার্চ হ্যাঁ, বাটন দিয়ে দিতে পারবেন তারপরে আসেন তারপরে আসেন input type U R UR URL যদি telephone number info type TL দিলে টেলিফোন নাম্বার কি দেখাবে টেলিফোন নাম্বার এখানে টিএল e দিবেন শুধু টিএল টেল e e দিলে টেলিফোন নাম্বার ঠিক আছে তারপরে যদি ইনফো টাইপ যদি কোনো একটা হোম পেজ শুরু করতে ইনপুট টাইপ ইউআরএল এখানে শুধু ইউআরএলটা দিয়ে দিবেন ঠিক আছে যে যেই যেই ওয়েবসাইটে দেখা যাচ্ছেন ওইটা তারপরে হচ্ছে যে প্লেস হোল্ডার নামে একটা অপশন আছে সেটা দেখে দেবো ফার্স্ট নেম আমরা কোথায় দেখিয়েছিলাম ইনপুট টাইপ ফার্স্ট নেম এই এখানে এখানে যদি এ প্লেস হোল্ডার দিয়ে প্লেস হোল্ডার দিয়ে যদি প্লেস হোল্ডার ইকুয়াল কোটেশনের মধ্যে ইকুয়াল টু কোটেশনের মধ্যে যদি F I R S T first name লিখলাম ঠিক আছে সেভ দিলাম তার মানে এটার কাজ কি এটার কাজ দেখছেন এখানে ঝাপসা করে প্লেস হোল্ডার থেকে আমরা ফার্স্ট নেম দেখাচ্ছে আমি লিখলে আবার চলে যাচ্ছে এটার কাজ হচ্ছে প্লেস হোল্ডার ব্যবসা করে এটা দেখাবে প্লেস হোল্ডার দেওয়ার সাথে সাথে এটা কি দেখাবে ঠিক আছে এটার নাম হচ্ছে প্লেস হোল্ডার এখন input types text name user name কিছু জিনিস থাকে যে রিকোয়ার স্টার মার্ক করা থাকে যদি এখানে যদি এটা দিতে হবে না আরও সাবমিট নেবে না R E Q required required required লেখা থাকলে এটা কি এটা ছাড়া সাবমিট নেবে না দেখছেন field is now is required দেখছেন আরগুলোতে করতেছে ফিল্ড ইজ নাও রিকোয়ার অ্যাস্টার সিনোতে এটা আপনি দিয়ে দিতে পারতেছেন এখানে যদি আমি অ্যাস্টার সিনোটা বসে দিই তাহলে অ্যাস্টার সিনোতে অ্যাস্টার সিনোতে চলে আসতেছে ঠিক আছে ফিল্ড ইজ নাও রিকোয়ার দিলে কি এখানে যদি আমি অ্যাস্টার সিনোটা বসাই দিই ভ্যালুতে এই ওই অ্যাস্টাসিনাতে ওখানে শো করবে এটা এখানে এটা নিচ থেকে বসাইতে হবে ঠিক আছে এটা নিচ থেকে বসাইলে দেখছেন এটা আসতেছে ঠিক আছে আর এটা যদি স্থান দিয়ে যদি কালার রেড করে দেন তাহলে কালার রেড হয়ে যাবে তারপর হচ্ছে এই গেলো আমাদের ফর্ম তাহলে আপনার কাজ হচ্ছে দেখি এটা সুন্দর করে গুগল ইমেজ থেকে আমি দিব আপনাকে ফর্ম একটা বানাবো ঠিক আছে তারপর শেষ টপিক শেষটা হচ্ছে লাস্ট টপিক হচ্ছে ভিডিও ভিডিও কীভাবে আপনার ওয়েবসাইটে শো করাবেন ঠিক আছে ভিডিও বলেন এমপি থ্রি বলেন যেটা বলেন আপনি ওইটা শুধু সোর্স ফাইলতে ধরা দিবেন অথবা আইফেমের মধ্যে ইউটিউবের ভিডিও নিলে আইফেমের মধ্যে ঠিক আছে আইফেমের <coughs> মধ্যে লিঙ্কটা আর ভিডিওর অ্যাড হচ্ছে সোর্স ভিডিও স্ল্যাশ কী হবে ভিডিও ভিডিওটা শেষ হবে ভিডিওটা শেষ হবে শেষ হওয়ার পর এখানে কি সোর্স এসআরসি হবে URC resource src equal to এখানে লিঙ্ক দেন আর ভিডিওর ফরম্যাটটা লিখে দেন যাই দেখেন এখানে শো করবে এখানে টাইপ দিবেন টাইপ ভিডিও ভিডিও শেষ এটা হচ্ছে ভিডিও এখানে যদি টাইপ এমপি থ্রি দেন তাহলে এখানে এমপি দিন ফাইলটা সেটা দিবেন এটা হচ্ছে অডিও লিখে দিবেন এখানে অডিও লিখে দিবেন এই হলো আমাদের এসটিএমএল পরবর্তী জব সিএসএস নিয়ে